আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন কক্সবাজার যুবোন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে যুবোন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান এ সময় তিনি বলেন উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে শিক্ষা গ্রহণের পাশাপাশি মাদক জঙ্গিবাদ ও সন্ত্রাসের কর্মকাণ্ড থেকে তরুণদের দূরে থাকতে হবে প্রশিক্ষণ আর দক্ষতা অর্জনের মাধ্যমে এখন থেকেই স্মার্ট নাগরিক হওয়ার পথে ধাবিত হতে হবে নতুন প্রজন্মকে এতে সভাপতিত্ব করেন উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাসান আলী সভা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কোঅর্ডিনেটর মোহাম্মদ গিয়াসুদ্দিন সরকার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাইসুল ইসলাম সহ অন্যান্যরা বক্তব্য রাখেন এ সময় উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যুব সংগঠন সহ বিভিন্ন ট্রেডের দু শতাধিক প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়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 ধ্বংসের স্বীকৃতি দেয়া হয় টেকনাফ মডেল থানা পুলিশ বাহাটছড়া ইউনিয়ন থেকে একজন শিক্ষার্থী ও একজন কৃষক অপহরণকারী ডাকাত নুরুল আমিনকে অস্ত্রসহ আটক করেছেন আটককৃত নুরুল আমিন নীলা ইউনিয়নের পানখালী এলাকার মুস্তাফা কামালের পুত্র গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার একটি অভিযানিক দল ও বাহাতছড়া তদন্ত পুলিশ ফাঁড়ির একটি আভিযানিক দল যৌথভাবে বাহাতছড়া ইউনিয়নের জাহাজপুর এলাকায় গভীর অরণ্যে অভিযান চালিয়ে অপহরণকারী নুরুল আমিনকে অস্ত্রসহ আটক করে এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি ও এক রাউন্ড উদ্ধার করা হয় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল হালিম বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা দুই হাজার কক্সবাজার জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বাংলাদেশ স্টাডিজ বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে মহেশখালী উপজেলার বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া শিবলে দোহা জেলা প্রশাসনের আয়োজনে গতকাল কক্সবাজার বায়তুল সরব জব্বারি একাডেমির ভেন্যুতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম হুমায়ু কবির আজাদ বলেন সাদিয়া শিপলে দোহা একজন মেধাবী শিক্ষার্থী সে ইতিমধ্যে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েও কৃতিত্ব দেখিয়েছে তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে সাদিয়া শিবলি দোহাকে অভিনন্দন জানিয়েছেন উখিয়া বন বিভাগ পৃথক অভিযান পরিচালনা করে মাঝে ভর্তি দুটি ডাম্পার জব্দ করা হয়েছে গতকাল উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী মোহাম্মদ শফিল আলমের নেতৃত্বে উপজেলা সদর স্টেশন ও থাইনকালী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় এ সময় উখিয়া সদর বিট কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদুজ্জামাম ও দুছুরি বিট কর্মকর্তা রাকিব হোসেন সহ বনকর্মীরা উপস্থিত ছিলেন দীর্ঘদিন ধরে কতিপয় সিন্ডিকেট সদস্যরা সরকারি আইন অমান্য করে সংরক্ষিত পাহাড় কর্তন করে ডাম্পার ভর্তি করে মাটি পাচার করে আসছিল উখিয়া রেঞ্জ কর্মকর্তা অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান জব্দ হওয়া মাটি ভর্তি দুটি ডাম্পার বন বিভাগের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এ ব্যাপারে বিভাগীয় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দু এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা সহ বৃষ্টি হতে পারে বাতাস উত্তর উত্তর পশ্চিম দিক হতে ঘন্টায় সাত থেকে চোদ্দ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকা সহ উত্তর উত্তর পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তারও অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা আঠারো মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে বিকেল তিনটা পঁচিশ মিনিটে চলবে রাত নটা একুশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নটা একুশ মিনিটে চলবে রাত তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত তিনটা সাতচল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত